হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি সুখবর যাদের আপনাদের অ্যাপ আছে অ্যান্ড্রয়েড অ্যাপ এবং অ্যাপ পাবলিশ করার জন্য প্লে কনসোল নেই সো আপনাদের জন্য সুখবর আপনাদের প্লে কনসোল অ্যাকাউন্ট না থাকলেও আপনারা Play Console account Google Play কনসোলে অ্যাপ পাবলিশ করতে পারবেন সেটা কিভাবে আমরা জানাবো আজকে আপনাদেরকে বিস্তারিত এবং পুরো ভিডিওটা না টেনে দেখুন তাহলে সঠিকভাবে বুঝতে পারবেন সো আমরা একটি লিঙ্কে যাব তো এটা অবশ্যই এটা ফ্রি না চারশো টাকা দেওয়া লাগে অ্যাপ পাবলিশ করার জন্য কন্ট্যাক্ট করব অ্যাপ নেম আপনাকে স্পটে দেখাচ্ছি গাজা অ্যাপ এখানে শর্ট ডিসক্রিপশন অ্যাপ ফর তারপর মিউজিক লং ডিসক্রিপশন এটা দেওয়ার মতো ক্ষমতা নাই আপাতত আমার অ্যাপের লোগো অ্যাপের লোগো সিলেক্ট করতে হবে এখানে অ্যাপের লোগো অ্যাপের ব্যানার যেরকম হয়ে থাকে আপনাদেরকে দেখাচ্ছি যেটা অনেকটা এরকম হয়ে থাকে এই যে এরকম ব্যানার হয়ে থাকে এরকম একটা ব্যানার বা এরকম এরকম একটা অ্যাপ ব্যানার ক্রিয়েট করতে হবে হ্যাঁ, এখানে দিতে হবে তারপরে অ্যাপের স্ক্রিনশট অ্যাপের স্ক্রিনশট বলতে বোঝায় আপনাদের এরকম কিছু স্ক্রিনশট দেওয়া লাগবে তারপর আপনার কন্ট্যাক্ট ইমেল অ্যাপের ফাইল এপিকে ফাইল অথবা আপনার এবিবি ফাইল এবং এই এখানে যে নাম্বার আছে এই নাম্বারে টাকা পাঠানোর পর যে কোডটা থাকে সেই কোডটা এরকম হয় এফ এক্স এরকম ইয়ে থাকে এবার করে সবগুলো ফাইল ফিল করে সাবমিট করে দিলেই আপনার অ্যাপটা সাত দিনের ভিতর পাবলিশ হয়ে যাবে কারণ গুগলের পলিসি অনুযায়ী তিন থেকে সাত দিনের মধ্যে তারা রিভিউ করে অ্যাপটা পাবলিশ করে দেয় সো আপনি আপনার পাবলিশ লিঙ্ক ফিফটি ইমেলের মাধ্যমে পেয়ে যাবেন সমস্যা হবে না সো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য এবং এই লিঙ্কটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন ডিসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম খোদা